দাদা আপনি কি করছেন জিম জিম এটা কি জিম নাম কি এটা এই জিমের নাম কি মানে হাত তোলো আর বসো জানি না নাম প্রথম করছি